নমস্কার টুডে ফাষ্ট নিউজকু স্বাগত করছি মু সবিতা আসুন দেখিবা আজর খবর ষোহটি জেলার আরটিপিসিআর টেস্টিং পরীক্ষাগার পাই কোড়িয়ে কোটি টঙ্কা মঞ্জুর কলে মুখ্যমন্ত্রী কোভিড লড়াইরে রোগীর শীঘ্র পরীক্ষা সংক্রমণকু রোকিবার বিশেষ গুরুত্ব বহন করে এহাকু দৃষ্টি আগরে রখি রাজ্যর ষোহটি জেলা যথা ভদ্রক বৌদ্ধ ঢেঙ্কানাল গজপতি খোর্ধা ଜଗତସିଂହପୁର ଯାଜପୁର କେନ୍ଦ୍ରାପଡ଼ା ନବରଙ୍ଗପୁର ମାଲକାନଗିରି ନୂଆପଡ଼ା ସୋନପୁର କନ୍ଧମାଳ ସୁନ୍ଦରଗଡ଼ ରାୟଗଡ଼ା ଓ ବରଗଡ଼ର ସଦର ମହକୁମାରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ R T P C R testing centre ପ୍ରତିଷ୍ଠା ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ କୋଡ଼ିଏ କୋଟି ଟଙ୍କା ମଞ୍ଜୁର କରିଛନ୍ତି ଏହି ଟେଷ୍ଟିଂ ସେଣ୍ଟରଗୁଡ଼ିକ ସବୁଦିନ ଲୋକଙ୍କୁ ସେବା ଯୋଗାଇ ଦେବ ଏଥିନିମନ୍ତେ ପ୍ରତି ଜିଲ୍ଲାରେ ଜଣେ ଲେଖାଏଁ ମାଇକ୍ରୋବାୟୋଲୋଜିଷ୍ଟ ଓ ତିନି ଜଣ ଲ୍ୟାବ୍ ଟେକ୍ନିସିଆନ୍ଙ୍କୁ ନିୟୋଜିତ କରାଯିବ କରୋନା ସଂକ୍ରମଣକୁ ରୋକିବା ଓ ତୁରନ୍ତ ଚିକିତ୍ସା ଆରମ୍ଭ କରିବାରେ ଏହା ବିଶେଷ ସହାୟକ ହେବ ଯାଜପୁର ଜିଲ୍ଲାରୁ ମାନସ ରଞ୍ଜନ ବିଶ୍ୱାଳଙ୍କ report today fast news Odisha